ডিয়ার গার্লস তোমার তান্ডে কি তাজে বলবো আমি তুমি জান যত ময়দা আজকাল আজকালকার কুটিমুটি ওর জায়গা দেখিয়া কইতে পারবো তোমার তান্ডে আন্টি ডাকি না বুবু Дикая